দুটো টানা টানা ঠোঁট দুটো লাল লজ্জায় রাঙা হয়ে থাকে তার গাল চোখ দুটো টানা টানা ঠোঁট দুটো লাল লজ্জায় রাঙা হয়ে থাকে তার গাল কখনো সাজে না কাজল পরে না হয়ে থাকে একসাথে সবাই শুধু দেখলে হবে না শুনলে হবে না সবাইকে রেসপন্স করতে হবে একসাথে জোরে সবাই নুপুর ছাড়া দুটি পায়ে পথ চলে সে ধীরে ধীরে দেখে না আমায় ফিরে শাড়ির আচল জড়িয়ে গায়ে নুপুর ছাড়া দুটি পায়ে পথ চলে সে ধীরে ধীরে দেখে না আমায় ফিরে কখনো সাজে না দুটো টানা টানা ঠোঁট দুটো লাল লজ্জায় রাঙা হয়ে থাকে তার গাল চোখ দুটো টানা টানা ঠোঁট দুটো লাল লজ্জায় রাঙা হয়ে থাকে তার গাল মতোই দেখতে যেসে মুক্ত ঝরে উঠলে হেসে দেখে তারে এলো চুলে গেছি যে সবই ভুলে ফুলের মতোই দেখতে যেসে মুক্ত ঝরে উঠলে হেসে দেখে তারে এলো চুলে গেছি যে সবই ভুলে ta ta ta